আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিটি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে আপনাদেরই কাছে দর্শক হিরো আলম প্রেমের প্রস্তাব পাচ্ছেন এটা নতুন কিছু নয় আনাচে কানাচে বনে বাজারে স্কুলে মাঠে ঘাটে যেখানে যে পাচ্ছে হিরো আলমকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এমনটা আমরা আমাদের পূর্ববর্তী অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি আসলে হিরো আলমের এই সুদর্শন চেহারা গায়ের রং ফিগার দেখে মেয়েরা হয়তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না মেয়ে মেঘের ভয় নাকি হিরো আলম আজকাল ঠিকমতো বাসা থেকে বের হতে পারছেন না কিছুদিন আগে নাকি পঞ্চাশোর্ধ এক নারী হিরো আলমের জন্য বাথরুম থেকে হারপিক খেয়ে ফেলেছিলেন কেন তিনি এই আত্মহননের পথ বেছে নিয়েছেন জানতে চাইলে সেই মহিলা উত্তর দেন হিরো আলমকে নাকি তিনি ভালোবেসে ফেলেছেন হিরো আলমকে ছাড়া তিনি তার জীবনের একটি দিনও চিন্তা করতে পারছেন না হিরো আলমকে না পেলে তিনি তার জীবন নিঃশেষ করে দিতে চান আর নিঃশেষ করার উদ্দেশ্যেই তিনি হারপিক খেয়েছেন সেই মহিলার পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় পরবর্তীতে তারা এই মহিলাকে মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন হিরো আলমের এই ধরনের ভক্ত অথবা প্রেমিকা রয়েছে অনেক সবার কথা হয়তো সংবাদ মাধ্যমে উঠে আসে না কিন্তু তাতে কি হিরো আলমকে ভালোবাসতে প্রেমে নেই কিন্তু কেউ বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরের অনেক নারী হৃদয় উজাড় করে ভালোবেসেছেন হিরো আলমকে অনেকের জীবনেই স্বপ্নের পুরুষ অথবা স্বপ্নের নায়ক বলতে হিরো আলমকেই বোঝে বাংলাদেশের উর্তি মডেল চুমকি মেহজাবিনকে চিনে থাকবেন আপনারা সবাই বেশ কয়েকটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন চুমকি মেহজাবিন মডেলিং এর পাশাপাশি চিত্র জগতেরও অনেক ডাক পেয়েছেন শোনা যায় নায়িকার খাতায়ও নাকি নাম লেখাবেন তিনি দেখতে সুন্দরী উচ্চশিক্ষিতা অতি বুদ্ধিমতী এবং স্মার্ট এই নারীর হৃদয় কেড়ে নিয়েছেন হচ্ছেন নাকি হিরো আলম হিরো আলমের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন আমাদের অতি পরিচিত মুখ চুমকি মেহজাবিন চুমকি মেহজাবিন গত তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানিয়েছেন হিরো আলমকে তিনি তার জীবনসঙ্গী হিসেবে পেতে চান তিনি মনে করেন হিরো আলমের মতো একজন প্রতিভাবান মানুষ তার পাশে থাকলে সে নিজেকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সর্বগুণে গুণান্বিত এই হিরো আলমকে কাছে পাবার চাহিদা রয়েছে অনেক নারীর মনে কিন্তু চুমকি মিস মনে করেন হিরো আলমকে কাছে পাবার মতো যোগ্যতা কেবল তারই আছে জীবনে বড় হতে হলে হিরো আলম এবং চুমকি মেহজাবিনের নাকি দুজনের দুজনকে খুবই প্রয়োজন দুজন দুজনের পাশে থাকতে পারলে দেশে এবং দেশের বাইরে তারা তাদের প্রতিভাকে ছড়িয়ে দিতে পারবেন চুমকি মেহজাবিন নিজেকে অবিবাহিত দাবি করলেও শোনা যায় এর আগেও নাকি তার তিন চারবার বিয়ে হয়েছিল কোনো এক ঘরে নাকি তার তিন মেয়ে সন্তানও রয়েছে কিন্তু সুন্দরী এই নারী এখন নিজেকে অবিবাহিত বলেই দাবি করছেন সামাজিক যোগাযোগ সামাজিক মাধ্যম ফেসবুকে চুমকি ইনসামিনের এই স্ট্যাটাস দেখার সঙ্গে সঙ্গে BD news three sixty team চলে গিয়েছিল চুমকি ইনসামিনের কাছে বিডি নিউজ থ্রি সিক্সটি টিমকে চুমকি ইনসামিন একান্ত কিছু সাক্ষাৎকারে বলেন তার জীবনে হিরো আলমের বিকল্প হিসেবে তিনি আর কিছুই ভাবতে পারছেন না তিনি তার বাবা মা এবং ভাই বোন সবাইকে জানিয়েছেন হিরো আলমের কথা চুমকি মেহজাবিনের বাসায় বিডি নিউজ থ্রি সিক্সটি টিমের চোখে পড়ে হিরো আলমের ছবি সংবলিত অনেক অনেক পোস্টার তিনি নাকি তার ব্যক্তিগত সময়গুলোতে হিরো আলমকে এভাবে এভাবে দেখেই কাটিয়ে থাকেন চুমকি মেহজাবিনের এমন পাগলামির প্রেক্ষিতে BD news three sixty team সিদ্ধান্ত নেয় তারা এ ব্যাপারে কথা বলতে চায় হিরো আলমের কাছে কিন্তু ভাগ্য এখানে বিধিবাম হিরো আলম এখন শুটিং এর কাজে রয়েছেন মালদ্বীপে সেখান থেকে তিনি চলে যাবেন মরিশাসে কবে দেশে ফিরবেন এখন পর্যন্ত ঠিক হয়নি বাংলাদেশের এই ব্যস্ততম নায়ক হিরো আলম বেশ কয়েকদিন থাকবেন দেশের বাইরে চুমকি মেহজাবিনের কাছ থেকে জানা যায় হিরো আলম দেশে ফিরে এলে ডিজিটাল সব পদ্ধতিতে নাকি তিনি প্রপোজ করবেন হিরো আলমকে যে করেই হোক তার জীবনে হিরো আলমকে পেতেই হবে হ্যাঁ দর্শক বন্ধুরা চুমকি মির্জাবিন এবং হিরো আলমের সম্পর্ক কোন দিকে গড়িয়ে যায় চুমকি মির্জাবিন কি জয়